Come on, legs, everything else. That's the Hey, that, everything else. আসি সেখানে ন্যায় বিচার পায় তার বর্তমান জনপ্রিয়তা এবং এরকম কোনো ভয় পাইবেন না তাহলে আমার সভাপতি আগে বাদ দেওয়া উচিত আমি যদি নৌকার বিরুদ্ধে আমি আওয়ামী লীগের সভাপতি নির্বাচন করি তো নৌকালাদের বলে দেবেন যে সভাপতি নির্বাচন করে যে আবার তার বাদ দিয়েও না কেন মার্কা কোনো ব্যাপার না বাস্তবিক পক্ষে আজকের ছয়টি চেয়ারম্যান আমার পক্ষে ছয় ইউনিয়নের ছয় সভাপতি সেক্রেটারি আমার পক্ষে ওয়ার্ড পর্যন্ত ওয়ার্ডের সভাপতি সেক্রেটারি আমার পক্ষে এদেরকে যদি বাদ দিয়া ওর মতো একটা সেরায় আওয়ামী লীগ কি কাঠালিয়ে রাখতে পারবে সেই আওয়ামী লীগ চলবে যাবে সন্ত্রাসীর হাতে আর আমি যদি কোনো অপরাধ করে থাকি তাহলে আমার আমার সভাপতি দিয়ে বাদ দিয়ে পেপার বিজ্ঞপ্তি করে তুই আয় আমিও আমার মার্কে উড্ডু করিয়া আমাদের নেতা কিবিরের দল আমাদের ক্ষমতায় আমরা আওয়ামী লীগের বাইরে না কিছুদিন আগে